যৌন সহিংসতা এবার চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ বাংলাদেশের গাজীপুর জেলায় চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে জেলার পুলিশ বলেছে শুক্রবার রাতের এই ঘটনায় স্বামীর করা মামলায় এ পর্যন্ত পাঁচজন পরিবহন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের শিকার নারী গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আজ তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে তাকুয়া পরিবহন নামের একটি কোম্পানির বাসে এই ঘটনা ঘটেছে বাসটি জব্দ করা হয়েছে যা ঘটেছিল শুক্রবার রাতে গাজীপুরের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন ভুক্তভোগী নারী ও তার স্বামীর বরাত দিয়ে জানিয়েছেন শুক্রবার রাত নটার দিকে ময়মনসিংহ যাবেন বলে স্বামী স্ত্রী দুজনে নৌকা থেকে রওনা দিয়েছিলেন রাত তিনটা নাগাদ তারা গাজীপুর শহরে এসে পৌঁছান এবং সেখানে থেকে ময়মনসিংহগামী বাসের জন্য শহরের ভোগরা বাইপাস এলাকায় অপেক্ষা করছিলেন দুজনে কিছুক্ষণ পর তাকুয়া পরিবহনের একটি বাসে ওঠেন তারা তখন দশ বারো জন যাত্রী ছিল যারা পরে বিভিন্ন জায়গায় নেমে যায় এরপর বাসটি যখন মাওয়া এলাকায় ফ্লাইওভার পার হয় তার কিছুক্ষণ পর কয়েকজন মিলে মহিলার স্বামীকে মারধর শুরু করে এরপর তার স্বামীকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার বলে একটা জায়গায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ওই মহিলা সহ বাসটি চালিয়ে যায় তিনি জানিয়েছেন স্বামীকে গাড়ি থেকে ফেলে দেওয়ার পর বাসের চালক হেলপার সহ অন্য আর একটি বাসেরও বাসের আরও তিনজন পরিবহন শ্রমিক নারী চোখ নারীর চোখ বেঁধে গণধর্ষণ করে এবং পরে তাকে রাজেন্দ্রপুর চৌরাস্তায় নামিয়ে দেওয়া হয় সেখানে টহল পুলিশ তাকে উদ্ধার করে শ্রীপুর থানায় ধর্ষণের শিকার নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন তিনি পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন পেয়ে জানতে পারেন তার স্ত্রী শ্রীপুর থানায় পুলিশের কাছে রয়েছেন বাংলাদেশের এর আগেও বিভিন্ন সময় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে গত সপ্তাহে মঙ্গলবার টাঙ্গাইল জেলার একটি চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি এবং এক নারী যাত্রীকে গণধর্ষণ করা হয়েছে সে ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে গত বছর ঢাকার কাছে আশুলিয়াতে দুইজন পরিবহন শ্রমিক এক তরুণীকে চলন্ত বাসে ধর্ষণ করে ঢাকার কাছে ধামরাইয়ে একটি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটে দু সালে তার আগের বছর চলন্ত বাসে ধর্ষণের পর গলা টিপে ঘাড়মুটকে মুটকে এক তরুণীকে হত্যা করা হয় সে ঘটনা তখন ব্যাপক সাড়া ফেলেছিল সময় টিভি নওয়া